ফ্রাই করা চিকেন দিয়ে দিব দেবো ফ্রাই করা চিকেন সস ভাই আজকে আমাদের কি খাওয়াচ্ছেন chicken sixty five chicken sixty five Indian recipe Indian recipe এই প্রাইস কেমন এগুলো ninety nine ninety nine chicken half fry করা চিকেন দিয়ে দেবো হাফ ফ্রাই করা চিকেন এটা কি ব্রয়লার জি এটা ব্রয়লার আমরা একটা সিক্সটি ফাইভ রেডি করতেছি চার চিকেন এই খাবারটা কি সবসময় অ্যাভেলেবেল জি এটা সবসময় অ্যাভেলেবেল আমাকে তুলে মেটাতে হবে টমেটো সস panik এটা কি যেটা সিক্রেট সিক্রেট এটা বলা যায় না এটা হতে কত সময় লাগে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট মানে সার্ভ করতে পাঁচ মিনিটের ভিতর সার্ভ হয়ে যাবে আচ্ছা আপনার শপ নেমটা একটু বলে দেন ten boys camp parlour and snacks থানা মোড় কুষ্টিয়া রোটারি চক হাসপাতালের সামনে ওকে সব ধরনের জন্য একটু mayonnaise sauce mayonnaise sauce mayonnaise এটা কি আপনাদের নিজস্ব তৈরি করা না এটা বাইরে বাইরে থেকে ফাইভ বন্ধ করে বন্ধ করে मेयोनेज़ सॉस हटाओ mayonnaise sixty five our 65 is ready